আজকে রাত্রে যদি আপনার ছেলে সন্তানকে কন্ট্রোল করতে না পারেন দুই সালের ঘটনা যারা চারটি পাঁচ নাইট পালন করতে গিয়ে ঢাকা আবাস সিটিতে এবং রমনা পার্কে আমার মেয়ে দর্শিতা হয়েছে ঠিক কিনা বলুন তোমাদের যাদের ঘরে ছোট সন্তান রয়েছে চলগুলো তাদের বয়সগুলো হিসাব করো নবীজি বলেন মরু أولادكم بالصلاة وهم سبع سنين তোমার ঘরে যেই বাচ্চা আছে যেই শিশু বাচ্চা আছে আজকে দুই হাজার বাইশ সাল প্রবেশ করছেন তার বয়স যদি সাত হয় কত সাত বছর যদি হয় মরু আউলা দা ওহম আবানা ও সাবিন দুই হাজার বাইশ সালে যদি আপনার সন্তানের বয়স যদি সাত হয় তুমি তাকে প্রতি নামাজের সময় যখন মোয়াজিনে আজান দেয় তখন তুমি তোমার ছেলে মেয়েকে বলো বাবা মা আজান হয়েছে নামাজের প্রস্তুতি নাও সন্তান হলে তাকে হাত ধরে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে মসজিদে নিয়ে আসন আর মেয়ে হলে তাকে হেজাব পরিয়ে দিয়ে গড়ের মধ্যে উজু শিখিয়ে দিয়ে উজু কিভাবে করতে হয় গোসল কিভাবে করতে হয় পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় সেগুলো সন্তানকে শিখিয়ে দিয়ে মেয়েদেরকে যাই নামাজে দাঁড় করায় দেন নামাজটা শেখায় দেন আপনার শিশু সন্তানকে হাত ধরে ধরে মসজিদে এসে ইমামের পিছনে দাঁড় করায় দেন কিভাবে নামাজ পড়তে হয় কিভাবে মালিককে সিজদা করতে হয় কিভাবে মালিকের সামনে রুকু করতে হয় কিভাবে মালিককে মালিকের কাছে হাত তুলে মোনাজাত করতে হয় কিভাবে আপনার বাবা দাদা দাদি কবরবাসী হয়ে গেছে তাদের যে আরত কিভাবে করতে হয় এগুলো আপনার সন্তানকে শেখায় দেন আপনার সন্তানকে নামাজের নির্দেশ দেন যখন তাদের বয়স সাথে উপনীত হয় চিৎকার দিয়ে বলুন সুবাহ আল্লাহ বয়স সন্তানের বয়স যখন সাত মরু আউলাদ সন্তানকে নামাজ পড়তে বলো প্রতি অর্থে বিরক্ত হবে সে আপনি শুধু শুধু আমাকে নামাজের কথা বলেন হ্যাঁ নামাজের কথাই বলতে হবে ঠিক কিনা বলুন সমস্যা কি এটা নির্দেশ কার আমার রসুলের শয়তান যদি ছোটবেলায় যদি আপনার সন্তানের এই অন্তরে যদি বাসা বেঁধে আপনি এই সন্তানকে এই তারটি পাঁচ নাইটে যদি বলেন বাবা আজকে রাত্রে ঘরের বাহিরে যেও না সে কি আপনার কথা শুনবে বলেন না আজকে রাত্রে যদি আপনার ছেলে সন্তানকে কন্ট্রোল করতে না পারেন দুই সালের ঘটনা যারা চারটি পাঁচ নাইট পালন করতে গিয়ে টাকা আবার শ্রেণীতে এবং নমনা পার্কে আমার মেয়ে দর্শিতা হয়েছে ঠিক কিনা বলুন খবরের কাগজ সাক্ষী মেয়ে তারতে পাঁচ নাইট পালন করতে গিয়েছে সেখানে কিছু মাদক সেবক তাদের হাতে লাঞ্ছিত হয়েছে যৌন হয়রানির শিকার হয়েছে আজকে আমাদের দেশ কোথায় আপনারা তো সবাই নিউজে দেখেছেন এই সপ্তাহে ওই মেয়েটা গতকাল মনে লাইভ করেছে স্বামীর সাথে সন্তান সহ কক্সবাজার সৈকতে বেড়াতে গিয়েছে সেখানে বকাটেরা স্বামীকে সন্তানকে হাত পা বেঁধে সাগরের পাড়ের মধ্যে এই উশৃঙ্খল যুবকেরা দর্শন করে ইতিহাসকে কলঙ্কিত করেছে ঠিক কিনা বলুন এই সময়ে একজন স্ত্রী স্বামীর কাছে নিরাপদ নয় স্বামীর সামনে সন্তানের সামনে হাত পা বেঁধে দর্শন করেছে এর চেয়ে কষ্টের স্বামীর জন্য কষ্টের স্ত্রীর জন্য কষ্টের সন্তানের জন্য কষ্টের আর কি হতে পারে আজকে ইসলাম বলেছে মেয়েরা স্বামী ছাড়া বিবাহর পূর্বে অভিভাবক ছাড়া ঘর থেকে বের হবে না এখন অভিভাবক নিয়ে বের হয়ে তো নিরাপদ নাই ঠিক কিনা বলুন আমি কি মিথ্যা বলছি সবাই দেখেছেন তাহলে এই বিপর্যয় এই দুর্যোগ সময়ে আমাদের কি পরিমাণ সেফ আমাদের থাকতে হবে এখন ছেলে সন্তান গড়ের বাহিরে নিরাপদ নয় ঠিক কিনা বলুন যদি পারেন করেন অনেক কষ্ট আমার রাসুল বললেন সাত বছর থেকে তুমি তাকে নামাজের নির্দেশ দাও সাত বছর বয়স থেকে যখন নামাজের নির্দেশ দিয়েছেন ছেলে মেয়ে একটু বিরক্তি বোধ করেছে ফজরের আজানের সময় ডেকে দিয়েছেন একটু বিরক্তি বোধ করেছে কোনো সমস্যা নাই হঠাৎ একদিন আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যখন ফজরের আজান কানে আসবেন তখন আপনার ছেলে মেয়ে বলবে এই সময়ে বাবা বা আমাকে নামাজের জন্য ডাকতেন বাবা মাকে খুশি করতে পারলাম না বাবা মায়ের কথা শুনে মসজিদে গিয়ে বাবা মায়ের অন্তরটাকে ঠান্ডা করতে পারলাম না আজকে মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছেন সেই ফজরে রাজা শুনে আস্তে আস্তে মসজিদে চলে এসেছে আল্লাহ পাক ওই বাবা মায়ের কবরে যে আজাব চলছে ওই আজাবকে আল্লাহ পাক বন্ধ করে ওই কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে আর চিৎকার দিয়ে বলুন সবহান আল্লাহ আমার রাসুল বলেন আমার রাসুল বলেন আজকে দুই হাজার বাইশ সাল প্রবেশ করবেন তোমার সন্তান ছেলে মেয়ে যদি দশ বছর পূর্ণ হয়ে যায় তাকে তুমি নামাজের নির্দেশ তো দিবে যদি সেই নামাজ না পড়ে তুমি তাকে হালকা হালকা আঘাত করবে মারধর করবে এমন একটা অবস্থা করবে কারণ দশ বছর বয়সে যখন সন্তানের শরীরে একটু শক্তি আসে শৈতান তখন ডিস্টার্ব করে তখন তাকে নির্দেশ দিলে এই নামাজ পড়বে না তাকে হালকা হালকা একটু পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে দশ বছর হলে ছেলে মেয়েকে নামাজের জন্য একটু একটু শাস্তি দাও একটু একটু রাগ দেখাও অভিমান দেখাও আজকে তুমি নামাজ পড়লে না তোমার সাথে খাবো না তোমার সাথে আমি কথা বলবো না আজকে তোমাকে মার্কেটে নিয়ে যাব না আজকে তোমার সাথে আমি কথা বলবো না মা কেন তুমি নামাজ পড়লে না আমি তো বাবা হিসাবে কষ্ট পেয়েছি আমি তো মা হিসাবে কষ্ট পেয়েছি একটু একটু চাপ সৃষ্টি করুন আমার নবী বললেন দশ বছর বয়সে নামাজের জন্য বাচ্চাদেরকে একটু চাপ সৃষ্টি করতে হবে প্রয়োজনে প্রয়োজনে অদরে তাদেরকে ঘরোয়াভাবে একটু শাস্তি দিতে হবে আওয়াজ দিয়ে বলুন সোবাহান যেই সমস্ত ফ্যামিলিতে আমার নবীর হাত হাদিসের যথাযথ অমান্য হয়েছে নবীর হাদিসকে অনুসরণ করা হয়েছে ওই ফ্যামিলিগুলো সমাজের মধ্যে সবচেয়ে সুন্দর ফ্যামিলি ইসলামিক ফ্যামিলি হিসাবে পরিচিতি লাভ করেছে কোনো ছেলে ছেলের জন্য বউ দেখতে গেলে ওই ফ্যামিলিতে যায় মেয়ে বিবাহ দেওয়ার জন্য ওই ফ্যামিলির খুঁজে বেড়ায় যে ঘরের মধ্যে নামাজ আছে যে ঘরের মধ্যে পর্দা আছে যে ঘরের মধ্যে শান্তি আছে ঠিক কিনা বলো আল্লাহ সেই তফি আমাদেরকে দান করে দিন সাহলে আমি আমার নবীজি বলেন আজকে নতুন বছর ঢুকবেন যদি তোমার ছেলে মেয়ে যদি দশ বছর বয়স হয়ে যায় এতদিন তারা একসাথে ঘুমাতো এক বিছানায় ঘুমাতো আমার রাসুল বলেন দশ বছর বয়স যখন হয়ে গেছে তোমরা বিছানা পৃথক করে দাও সন্তানকে মা বাবার সাথে থাকতে দিও না ভাই বোনকে একসাথে থাকতে দিও না দশ বছর বয়স হয়ে গিয়েছে বিছানা তোমরা পৃথক করে দাও বিছানা তোমরা পৃথক করে দাও বিছানা তোমরা পৃথক করে দাও আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ কি আমার রসলের কি আদর্শ কি শিক্ষা দশ বছর বয়সে বিছানা আলোক করে দাও একসাথে আর ঘুমাতে পারবে না বাবা মায়ের বেডরুমে দশ বছরের সন্তান আর ঘুমাতে পারবে না তাদের স্বামী স্ত্রীর একান্ত সময় একান্ত মুহূর্ত ওই ছেলে সন্তান বুঝে ফেলবে তার ভিতরে ভিতরে একটু মাইন্ড চলে আসবে সুতরাং তোমাদের একান্ত গুলো দশ বছরের সন্তানকে তোমরা বুঝতে দিও না আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আমার রাসুল দশ বছর বয়সে যেখানে স্বামী স্ত্রী বাবা মায়ের ব্যাট থেকে আলাদা করতে বললেন ভাই বোনের বিছানা আলাদা করতে বললেন সেখানে আমরা দশ বছরের সন্তানের হাতে ডিজিটাল মোবাইল আমরা তুলে দিয়ে সমস্ত নগ্নতা সমস্ত অশ্লীলতা সব কিছু আমরা হাতে তুলে দিয়েছি সুতরাং এই বাচ্চার হাতে বাবা মা নিরাপদ নয় সমাজ নিরাপদ নয় ওই সমস্ত সন্তানের হাতে আপনার কলেজের মধ্যে আপনার ক্লাসমেট কোন হবে বাবা মা কোন হবে নারী দর্শিতা হবে ওই সমস্ত ছেলেরা ছেলেদের হাতে সমাজ নিরাপদ নয় রাষ্ট্র নিরাপদ নয় যেই ঘরের মধ্যে ইসলামী শিক্ষা আছে ওই ঘরটা হলো সমাজের জন্য নিরাপদ দেশের জন্য নিরাপদ রাষ্ট্রের জন্য নিরাপদ আওয়াজ দিয়ে বলুন সোবাহান আমরা ইসলামী সমাজ চাই কি চাই না এটাই হলো পারিবারিক ইসলামিক পারিবারিক ব্যবস্থা আমার নবীজি শিক্ষা দিয়েছেন ভাইয়ের আমার আজকে নতুন বছরে আমার নবীজি আমাদেরকে মেসেজ দিলেন আমার উম্মতেরা সনম একে তানিম হামসান কবলা হামসিন পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসের নিয়ামত বুঝো পাঁচটা জিনিসকে তোমরা বেশি বেশি বেশি মূল্যায়ন করো এক নম্বর হল বৃদ্ধ আসার আগে আগে বুড়ো হওয়ার আগে আগে যৌবন কালকে বেশি তোমরা মূল্যায়ন করো এই যৌবনকালকে তোমরা গণিমত বোঝো যৌবনকালে যেই পরিশ্রম করতে পারবে যৌবনকালে যেই কষ্ট করতে পারবে যৌবনকালে যেই এবাদত করতে পারবে ওই কষ্ট তুমি বৃদ্ধকালে করতে পারবে না কোমরে ব্যথা শুরু হয়ে যাবে হাঁটুতে ব্যথা শুরু হয়ে যাবে তোমার প্রেশার হাই প্রেশার হয়ে যাবে তোমার প্রেশার লু হয়ে যাবে তোমার ডায়াবেটিস হয়ে যাবে যুবক আমার রাসুল বলেন আমার যুবক উম্মতেরা শোনো বৃদ্ধকাল আসার আগে আগে যৌবনকে একটু বেশি মূল্যায়ন করো এই যৌবনে কঠিন কাজগুলো সেরে ফেলো বেশি কঠিন গুলো করে ফেলো কঠিন এবাদতের মধ্যে হস্তমরা করে ফেলো কঠিন এবাদতের মধ্যে জাকাত দান সৎকা বেশি করে ফেলো বৃত্তকালে তোমার হাতে কোনো ক্ষমতা থাকবে না টাকা থাকবে না বৃত্তকালে তুমি দান খয়রাত করতে পারবে না যৌবনকালে শক্তি আছে তুমি বিজনেসম্যান মসজিদের জন্য দান করে এতিমকে বেশি বেশি খাওয়াও এতিমখানার জন্য দান করো গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াও সাবা বাঁকা কাবলা হারমে বৃদ্ধ হওয়ার আগে আগে যৌবনকে মূল্যায়ন করো সময় শেষ হয়ে যাচ্ছে আমি সংক্ষেপে বলে দিচ্ছি সুস্থতাকে তুমি মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে গিনা আঁকা কবলা ফকরে তুমি গরিব হওয়ার আগে আগে তোমার দনাট্যকে মূল্যায়ন করো টাকা পয়সা থাকতে তুমি বেশি বেশি দাম করো কারণ তুমি সবসময় ধনী থাকবে না একদিন তুমি গরিব হয়ে যাবে একদিন তুমি পথের বিকারী হয়ে যাবে একদিন তুমি বিক্ষুক হয়ে যাবে আজকে তোমার কাছে টাকা আছে বেশি বেশি দাম করো এই টাকা মানুষের কাছে চিরদিন থাকে না সন্ধ্যাবেলার ধনী সকাল বেলায় ফকির হয়ে যায় সকাল বেলার ফকির সন্ধ্যা বেলায় ধনী হয়ে যায় টাকা থাকতে তোমরা ওই টাকাকে বেশি মূল্যায়ন করো ফকির হওয়ার আগে আগে গরিব হয়ে যাওয়ার আগে আগে ও হায়া টাকা কবলা মমতিক মৃত্যুর পরে চিন্তা করে কোনো লাভ হবে না মৃত্যুর পরে মানুষ চিন্তা করতে পারে না এই মৃত্যুর আগে আগে জীবনকে মূল্যায়ন করো হায়াতের দামটা একটু বোঝার চেষ্টা করো জামাতে না নামাজটা পড়ো মানুষের সাথে পালা আচরণ করো মা বাবার সেবা করো মুরব্বীদের কাছ থেকে একটু দোয়া নাও একটু জিকির করো দৌড় করো কোরআন তেলাবাদ করো নিজেকে একটু ভালো কাজের সাথে ইনভাইট রাখো নিজেকে একটু ভালো মানুষের সাথে ভালো কাজের সাথে মসজিদের সাথে কোরআনের সাথে ইসলামের সাথে নিজেকে একটু জয়েন করে রাখো নিজেকে একটু বাজিয়ে রাখো আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর এই বাণী মানার কারণে আমার রাসুলের নতুন বছরের মেসেজগুলো যদি আমরা মানি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কেমতের কঠিন সময়ে মুক্তির ব্যবস্থা করবেন আমার আমরা নবীর হাতে হাউজে কাউসার পান করতে পারব জাহান নামের আগুন থেকে মুক্তি পাবো তোমরা নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও তোমার সমাজকে বাঁচাও তোমার রাষ্ট্রকে বাঁচাও জাহান্ন না আগুন বড় ভয়াবহ আল্লাহ পাক নতুন বছরে আমাদেরকে আমাদের জীবন আমাদের হায়াত আমাদের যৌবন আমাদের টাকা পয়সা আমাদের সুস্থতা সব কিছুতে নতুন বছর আল্লাহ বরকত দান করুন বলে আমি অতীতে আমাদের যত গুণা হয়ে গেছে আল্লাহ তুমি সকল গুণা মাফ করে দাও আয় আল্লাহ আমরা অতীতে যা ভুল করেছি অন্যায় করেছি সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের ভবিষ্যতের পথ চলা সুন্দর করে দাও তাহলে আমি আমাদের ছেলে মেয়েদেরকে নতুন বছরে আমরা করোনা থেকে কেটে উঠে অন্যান্য মিক্রন ডেঙ্গু ব্ল্যাক বাঙ্গার যত ভাইরাস আসতেছে সকল ভাইরাস থেকে মুক্ত রেখে আমাদের সুন্দর জীবন সমৃদ্ধ হায়াত দান করুন